মূল আকর্ষণ এই মাদিটা আলহামদুলিল্লাহ এটা আবার অনেকদিন পর মূল স্টোরের কিছু ভালো কালেকশন নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জানি না কতটুকু আপনাদের ভালো লাগবে তো আর দেরি নয় এবার যাওয়া যাক কিছু ভালো কালেকশনের মধ্যে তো কবুতরের মধ্যে যেগুলা ভালো যেগুলার বাজারের মধ্যে মান বেশি মানুষের চাহিদা বেশি এরকমই কিছু কবুতর আমি কালেকশন করেছি তো আমার ভিডিও অনেকেই দেখেছেন কালেকশনও দেখেছেন তো আজকে একটু ভিন্ন বিভিন্ন ধরনের ধরে নিছি তো সেই জন্য আমি সেগুলো শো করছি আপনাদের সামনে তো আস্তে আস্তে দেখেন তো প্রথমে আমরা গ্রিজেলের সামনে যাব এটা হলো আফসান গ্রিজেল গ্রিজেলের মধ্যে যেটা র মানে কোনো ক্রোধ নাই যে গ্রিজেলের এটার যেরকম শেপ কালার যে গেট আপ মানে মার্শাল্লাহ কোনো দিক দিয়ে এর মধ্যে কোনো কমতি নেই তো এটা একদম ইয়াং বার্ড এটা প্রথমে ডিম পেরেছে এটা হলো নর আর যে ডিমিনটা আদি এটা ডিমে বসাচ্ছে তো এটার প্রথম ডিম এদের প্রথম ডিম এটা হলো মাদি মাসাল্লাহ এটারও খুব ভালো শেপ এবং খুব ভালো কোয়ালিটির মাদি হলো ব্রিজের আর এক পেয়ার সবজি আছে আমার কাছে এটা আপনার লিমিটেড কবুতর এটা হলো নর বিআরপি ইএল এর কবুতর আমি টেক দেখাচ্ছি অরিজিনাল টেক দুই হাজার আঠারোর এটা চারবার রেস করেছে এটা হলো নর এটা চারবার রেস করা আমি চোখটা দেখানোর চেষ্টা করছি ভালো এটা হলো এই পেয়ারের মধ্যে এটাই হলো মূল এই আলহামদুলিল্লাহ এটা চোদ্দ বার রেস করেছে মানে কোনো রেসই বাদ দেয় নাই অংশগ্রহণ করছে দুই হাজার ষোলোর কবুতর ষোলো থেকে এটা কি সাল হাজার বাইশ সাল হাজার বাইশ একুশের মধ্যে যে কটা রেস এটা অনেকে যদি কেউ সার্চ দিতে চান তো দিতে পারবেন তো আমি বলে দিচ্ছি এটার কোড নাম্বারটা one zero three eight five zero এটা চৌদ্দবার রেস করছে এটা ষোলো সালের কবুতর হয়তো হ্যাঁ।, হ্যাঁ ষোলোর কবুতর তো ষোলো থেকে একুশ পর্যন্ত যে কয়টা রেস হয়েছে এটা অংশগ্রহণ করছে তো এটার এটার চোখটাও খুব ভালো তো এখন আমি একটা আপনাদের ডিজেল দেখাতে যাচ্ছি হোয়াইট ডিজেল এটা টেকনাপ থেকে আপনি টস করা তো রেসের মধ্যে নাই আর মাদিটা এটা হলো নল এটা টেকনাপ থেকে ছাড়া হয়েছে বিআরপিএল এর কবুতর দুই হাজার ষোলোর কবুতর এটা হলো নর এখন মাটিটা দেখাতে যাচ্ছে এটা হলো এর মাদি এর কবুতর দুই এটা বগুড়া থেকে রেস করেছে এটা বগুড়া থেকে রেস করছে